আহ, আজকে আসতে তো লেট হয়ে গেল তাই না আর বইলো না রাস্তায় এত জ্যাম ঢাকা শহরে এক জায়গার থেকে আরেক জায়গায় মুভি করা যায় না এত জ্যাম বলো কেমনটা লাগে হ্যাঁ রাস্তা অনেক ট্রাফিক ছিল তো একটু দেরি सिंगल रहना भी बहुत मुश्किल का काम है जिसे देखो उससे मोहब्बत हो जाती है সরি বিঞ্চুস সরি কার আমার শাশুড়ি মানে তোর মায়া দিছে আম্মা জান দিছে হ এখন তো তোর আম্মা আমার শাশুড়ি শাশুড়ির ইমপ্রেস করার একটা ব্যাপার স্যাপার আছে না তবে যাই কস নাকি তাকিয়ে বলো চোখে আমার ভালোবাসনি আমাকে সবই কি অভিনয় ছিল তোমার ভুলে গেলে और सुन जब तक जिंदा हो ना बात कर लिया कर क्योंकि मिट्टी में सोने के बाद ना घर वाले भी भूल जाते हैं প্রায় দেড় মাসের মতো পাগল আছিলাম